আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আমি শুভরান আপনারা দেখছেন নিয়মিত ট্রাভেলের শুভরান তো রাফাতে একটা মার্কেট আছে এই মার্কেটটা হলো যে তেশিয়াল নাম হলো তেশিয়াল এখানে যা কিছু আছে সব কিছু একদম তেশিয়াল তেশিয়াল করে পাওয়া যায় অনেক কিছু তো আমার কিছু লাগবে সেই জন্য আমি আসছি যেমন আমার একজোড়া জুতা লাগবে আর কানটুপি লাগবে ঠান্ডার জন্য আমি আসছি তো আজকে কী কী কিনি একটু আপনারা দেখেন আর এখানে মার্কেটটা একটু অল্প একটু করে দেখেন বেশি দেখাতে পারবো না কারণ সময় খুব কম এখানে ছোট বড় বাচ্চাদের একদম সব কিছুই পাওয়া যায় দেখেন জুতার অনেক কালেকশন অনেক কালেকশন হিউজ পরিমাণ কালেকশন জুতার তো লেডিস থেকে শুরু করে সব আমি তো একটা কর্নারে আছি ওদিকে আরও অনেক কালেকশন অনেক যতটুকু পারি আমি আজকে আপনাদেরকে দেখাবো এদিকে অনেক জুতা অনেক ছেলেদের তো আমি দেখতেছি এখান থেকে এক জোড়া জুতা নিব কারণ আমি তো আবার ফিতাওয়ালা জুতা পছন্দ করি না কারণ ফিতা বাঁধতে একটু কষ্ট হয় আর সব জায়গায় ইজিলিভাবে খোলা যায় না সেই জন্য আর কি আমি ফিতা ছাড়া জুতা নিব তো কোনগুলো নিব একটু চুজ করতে আসি যে বাংলাদেশের মতো এগুলো পাওয়া যায় তবে আমার কাছে এই লোফারগুলো অনেক ভালো লাগতেছে এই লোফারগুলো কারণ এগুলো পুরে তো আবার কাজ করা সম্ভব না কাজ করা যাবে না তো তারপরেও ট্রাই করবো এরকম লোফার কিনতে আর এইসব লোফার যদি বাংলাদেশে হয় ফর্মাল ড্রেসের লাগে পড়লে সেই লাগে সেই হ্যাঁ তো এই লোফারগুলো আমি একটু ট্রায়াল দিব ঠিক আছে তো আমার পা তো বড় মেবি ফোর্টি ফোর লাগবে এটা হলো ফোর্টি ওয়ান হ্যাঁ তো ফোর্টি ফোর আছে কিনা দেখি হলো ফোর্টি ফাইভ তো ফোর্টি ফাইভ একটু করে দেখি অনেক বড় হয়ে যেতেছে অনেক বড় আর তো ছোট হইলে অনেক ভালো হইতো টি শার্ট এগুলো হলো টি শার্ট যা কিছু আছে একদম টোটালি টি শার্ট যা কিছু অনেক সুন্দর সুন্দর মানে অনেক সুন্দর সুন্দর টি শার্ট সরি মজা করলাম সুন্দর সুন্দর টি শার্ট সব কিছু স্পেশিয়াল সব কিছু স্পেশিয়াল আর এখানে আসেন এই সুজোরা আমাদের বাংলাদেশেও দেখা যায় এই সুজোরা এই সুজোরা এখানেও আছে এগুলো তেশিয়াল সব কিছু তেশিয়াল তেশিয়াল বাংলাদেশে আসে কত জাস্ট হিসাব করে নিই ছশো টাকার মতো যা কিছু আছে সব কিছু বাংলাদেশে ছশো টাকার মতো এই যে ছশো টাকা দিয়া এই যে প্যান্ট প্যান্ট পাওয়া যায় ছশো টাকা এই যে বাচ্চাদের জন্য ট্রাউজার বড়দের জন্য ট্রাউজার সব কিছু ছশো টাকা দিয়ে পাওয়া যায় যাই হোক এখানে আমার পছন্দ হয় না জুতাগুলো কারণ আমি তো জুতা পরবো রাব ইউজ করার জন্য তো এখানে রাব ইউজ করার মতো জুতা নাই কারণ আমি কাজ করুন কাজের জন্য পাই দিই তো সেই জুতা নাই সেজন্য আর কি সেই জন্য আর কি এখান থেকে চলে যাবো এখন এখন নাম যাবো দশ রিয়ালে দশ রিয়াল যেটা দশ রিয়াল দোকান যাবো দশ রিয়াল দোকান তো চলো টেস্ট্রিয়াল মার্কেটের থেকে কিছুই কিনি নেই কারণ এখানে যা যা আছে একটু হাই কোয়ালিটি আর হাই কোয়ালিটি আমার প্রয়োজন নেই সেজন্য কিছু কিনি নেই তো এখন চলে যেতেছি দশ রিয়াল মার্কেটে তো দশ রিয়াল মার্কেটে গেলে সুবিধাটা ভালো যে আমি কম দামে কিনতে পারবো আর ওই জুতাগুলো আমি রাব ইউজ করতে পারবো আর বেশি দাম দিয়ে জুতা কিনুম এগুলা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি এটা কেমন দেওয়া যায় দশ রিয়ালে যেমন এই যে এটা একটা মার্কেট অনেক সুন্দর একটা মার্কেট